টোটাল ফসফেট টেস্ট করতে যেসব উপকরণ লাগে সেগুলো হচ্ছে phosphate number one LR tablet এক piece phosphate number two LR tablet এক পিস বিকার বিকারের মধ্যে নমুনা পানি টেস্ট স্টিয়ারিং রড এবং ফটোমিটার তো প্রথমে যেটা আমরা করব আমরা ফটোমিটার অন করব ফটোমিটার অন করে শিফট চেপে তিনশো বিশ নাম্বার টেস্টটা সিলেক্ট করব যেহেতু আমাদের ফসফেট অ্যালার্ট টেস্ট আচ্ছা এরপরে দেখেন আমাদেরকে প্রেস জিরো করে নিতে বলছে তো আমরা জিরো প্রিপারেট সলিউশন দিয়ে এটাকে জিরো করে নিব জিরো করে নেওয়ার জন্য আমরা আট নয় নম্বরে জিরো প্রেস করব তো আমাদের জিরো অ্যাপসেটেড হয়ে গেছে এরপরে আমরা জিরো পেপারের সলিউশন উঠিয়ে রাখবো ফটোমিটার মানে থেকে উঠাই রাখবো এরপরে আমাদের যেটা করতে হবে ফসফেট না প্রথমে টেস্ট টিউবের ভিতরে দশ মিলি নমুনা পানি নিতে হবে আমরা পিপেটের সাহায্যে নমুনা পানি দশ মিলি টেস্ট টিউবে নিচ্ছি তো এরপরে আমাদেরকে ফসফেট নাম্বার ওয়ান এলার ট্যাবলেটটি নিতে হবে নিয়ে টেস্ট টিউবের ভিতরে দিয়ে স্টিয়ারিং রড দিয়ে গুঁড়ো করে নিতে হবে বা পানির সাথে ডিজলভ করে নিতে হবে তো সেমভাবে ফসফেট নাম্বার টু যে অ্যালার্ট ট্যাবলেটটা আছে সেটাকেও পানির সাথে ডিসলভ করে নিতে হবে তো প্রথম অবস্থায় আমরা এক নাম্বারটাই নিলাম এরপরে এটা ডিসলভ হয়ে গেলে আমরা দুই নাম্বারটা নিব তো আমাদের এক নাম্বারটা হয়ে গেছে ডিজলভ হয়ে গেছে তো এরপরে সেমভাবে ফসফেট নাম্বার টু ট্যাবলেটটা নিব নিয়ে এটাও ডিজলভ করে নিব আচ্ছা ডিজলভ হয়ে গেলে তো এখন আমরা যে সলিউশনটা তৈরি করছি সেটা ফটোমিটারে দিয়ে দিব টেস্ট বাটনে ক্লিক করব এবং রিয়েকশনের জন্য কাউন্টার হবে দশ মিনিট তো আমরা দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট হয়ে যাওয়ার পরে আমরা যে মানটা পাবো ফটোমিটারে শো করবে সেই মানটাই হচ্ছে টোটাল ফসফেট তো আমাদের আর তিন মিনিট আছে দেখুন আমাদের ফসফেটের মান হচ্ছে zero point six eight milligram তো এটাই হলো আমাদের ফসফেট টেস্ট এবং আমাদের ফসফেট টেস্টের মান